হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে ওর মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে দুনিয়ারি আরাম আয়ের যাবারাও শুধু খুঁজিয়া ভাবো কি নিজে কখন ছাড়তে হবে এই দুনিয়া দুনিয়ারি মহে পরে আখেরাত গেছ ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া তোর পিছে মহাবিপদের সংকেত আছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ঠিক না বেটে বাইরা আমার দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুইটা জিনিস দেয় একটা হলো নেয়ামত আর একটা হলো মুসিবত বান্দা যখন নেয়ামত পায় আল্লাহর তরফ থেকে বান্দা যদি মুসিবত পায় আল্লাহর তরফ থেকে এ মুসলমান নেয়ামতটাও আল্লাহর দান মুসিবতটাও আল্লাহর দান নেয়ামতটা আল্লাহর মুসিবতটাও আল্লাহর রব্বুল আলমিন বলেন লা ইং শাকার তুমলা জিদান্নাকুম ওলা ইং কাফার তুম ইন্না আদাবিল এ বান্দারা তোমরা যারা দুনিয়ার জমিনে বসবাস করো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন বললাম দুনিয়ার জমিনে কেউ যদি নিয়ামত প্রাপ্ত হও অবশ্যই তোমরা নিয়ামত পাওয়ার পর একটা শব্দ বলবা সেটা হলো আলহামদুলিল্লাহ এটাই হলো নেয়ামতের শুক্রিয়া আদায় করা যারা নাকি শুক্রিয়া আদায় করবে আল্লাহ পাক বলে নেয়ামতটা বাড়বে না কমবে নেয়ামত পাওয়ার পর যদি শুক্রিয়া করে মালিক বলে তার জন্য জান্নাত যাও কেউ যদি মুসিবত পায় আর যদি সবর আদায় করে আল্লাহ পাক রব্বুল আলমী তার জন্য সুসংবাদ দেওয়া বা সিরিজ সবিরিন দুনিয়ার জমিনে কেউ যদি মুসিবত পাওয়ার পর আল্লাহর সবর আদায় করে আল্লাহ পাক সবর আদায় করার দ্বারা ওই বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়া দেয় এ মুসলমান নামত পাওয়ার পরও জান্নাত মুসিবত পাওয়ার পরও জান্নাত তার মানে মুমিনের জীবনে কোনো কিছু লস নাই সবই হলো লাভ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ দুনিয়ার উম্মত দুনিয়ার জিন্দিগিতে কোনো মুমিন বান্দা যদি রাস্তা দিয়ে হেঁটে যায় রাস্তা দিয়ে হাঁটার সময় কোনো বান্দার পায়ের ভিতরে যদি একটা খেজুরের কাটাও ঢুকে অথবা যদি গ্লাস ভেঙে পায়ের ভিতরে ঢুকে যায় রসুল করিম সাল্লাহ বলেন ওই বান্দার পায়ের ভিতরে খেজুরের কাটা ঢোকার কারণে বান্দার আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার গুণা মাফ করে দিবে একটা খেজুরের কাটা ঢুকার কারণে বান্দার গুণা মাফ হয়ে যায় হ্যাঁ মুসলমান কেউ যদি কষ্ট পায় কষ্টের কারণে তার গুণা মাফ হয় আপনি আমি দুনিয়ার জমিনে সব সময় আরাম পাবো এটা কোনো বিষয় না চারটা জিনিস দুনিয়ার জিন্দগিতে মানুষ চায় কিন্তু পায় না এক নাম্বার হলো প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিনে বাঁচতে চায় ঠিক কিনা এখানে কারা কারা আছেন মরতে চান হাত তুলেন মরতে চান আপনারা যদি বলি আগামীকাল আজরাইল আসবে জান কবজ করবে কোন জায়গায় বলে অমুক এলাকা না আমি এলাকা দেখবো কেমনে মারে আমারে তো তুই যাবি না ওখানে যদি তুই না যাস তোর এখানেই মারবে মরণ যখন আসবে তোরা আসবেই আসবে যখন নাকি সময় শেষ আর বাঁচার কোন উপায় নাই দুনিয়ার জিন্দিগিতে ফেরাউন বাঁচতে পারে নাই নমরুদও পারে নাই মুভিও পারে নাই কেউ পারে নাই আপনি আমিও পারব হ্যাঁ নবীন উম্মত প্রত্যেকটা মানুষ বাঁচতে চায় কিন্তু দুনিয়ার জিন্দগিতে আশাটা বান্দার পূরণ হয় না দুই নাম্বার প্রত্যেকটা মানুষ চির যৌবন চায় কেউ মুরব্বী হইতে চায় না এই যে পাশে মুরব্বী হুজুরের আছে দাড়ি বাক না আপনারা যারা সামনে আছেন দাড়ি বাক না প্রত্যেকটা মানুষ দুনিয়াতে জোয়ান থাকতে চায় কিন্তু দুনিয়ার জমিনে আজীবন জোয়ান থাকা সম্ভব হ্যাঁ? দিন যত যায় চামড়া তত ঢিলা হয় ঠিক কিনা তিন নম্বরে প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিনে চির শান্তি চায় কেউ চায় না দুনিয়ার জমিনে অশান্তিতে থাকুক চার নম্বরে প্রত্যেকটা মানুষ চির সুস্থতা চায় কোনো মানুষ দুনিয়ার জমিনে চায় না যে আমার জ্বর আসুক আমার ডেঙ্গু আসুক আমার করোনা ভাইরাস ধরুক যার কারণে করোনা ভাইরাসের কারণে বাঁচারতে একজন বাবাও তার সন্তানের সঙ্গে মিলিত হয় না স্বামীও তার বউর সঙ্গে মিলিত হয় না কারণ মানুষ দুনিয়ার জমিনে চারটা জিনিস চায় হ্যাঁ মুসলমান মনে রাখবেন আল্লাহর কসম এই চারটা জিনিস দুনিয়ার জমিনে একজনও পাবে না পাবে কোথায় এই চারটা জিনিস দুনিয়ার জমিনে নাই চারটা জিনিস কোথায় আছে বলে আল্লাহর জান্নাতে আছে কোথায় যাইতে চান না চান না আর জোরে বলেন না কেন পিছনে যেগুলো আছে এগুলো জান্নার দরকার নাই এখন যদি দরকার আল্লাহ এগুলো জাহান নামে দিও হুজুর কি কইছেন এটা বলেন জান্নাত চাই না চাই না সবাই চাই আল্লাহ বা কবল করো এ আমাদেরকে দিবে না তো কারে দিবে ঠিক না বানাইছে তো আমাদের জন্য কারে দিবে আর কোনোদিন কেমন হয় নাকি আল্লাহ ডাক দিয়েছে না আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আসমান থেকে আওয়াজ আসছে নাকি বান্দা চুপ থাক আর একবারও ডাকবি না বরং আল্লাহ বলেন উদকুরুল্লাহ যত মন চায় ডাকো আমি আল্লাহ দিন ডাকে সারা দিব না এটা হতে পারে না এই জন্য ভাই আপন বন্ধুকে জোরে বলেন আরো জোরে আল্লাহ আল্লাহ বলে তুই একবার ডাক দে আমি দশ বার সারা দিয়া দে মুসলমান দুনিয়ার জমিনে কোন যুবক যদি তার যৌবনটা আল্লাহ আল্লাহ করে কাটায় দেয় ওই বান্দার মতো আপন বান্দার কেউ নাই দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি আল্লাহর গোলামি করে ওই বান্দার মতো আপন কেউ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমার মতো ভালো বন্ধু আর খাওয়ারে পাবা না আমি আল্লাহ তোমাকে তোমার যৌবনটা দিলাম তুমি যৌবনটা কাটাও আমি আল্লাহর ইবাদতে বান্দা খবরদার দুনিয়ার জমিনে চির যৌবন পাইবা না চিরজীবনও পাওয়া যাবে না সুস্থতাও পাওয়া যাবে না শান্তিও পাওয়া যাবে না তবে পাওয়া যাবে কোথায় বলে জান্নাতে ওই জায়গা ছাড়া অন্য জায়গায় এগুলো পাওয়া যায় না হ্যাঁ নবিয়ান উম্মত হে দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়াতে কোনটা পাওয়া যায় বলে শান্তি না অশান্তি পাওয়া যায় মুসিবত বালা মুসিবত বান্দাকে একটার পর একটা ধরবে বান্দা যদি মুসিবত পাওয়ার পরেও যদি বলতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে তোর জন্যই জান্নাতের সুসংবাদ বাইরা আমার রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন দুনিয়াটা আমেরিকার ট্রাম্পের জন্য মিস্টার মোদির জন্য জান্নাত তুমি আমি আপনার মতো আমার মতো মুমিনের জন্য কারাগার কারাগারে কি জামায়া আদরে রাখা হয় নাকি ডিম থেরাপি দেওয়া হয় কারাগারটা শান্তির জন্য না অশান্তির জন্য বলো অশান্তির জন্য দুনিয়াটাও মুমিনের জন্য কারাগার মুমিন দুনিয়াতে অশান্তি পাবে এটাই স্বাভাবিক তবে এই পঞ্চাশ ষাট বছরের অশান্তির কাছে আখেরাতের শান্তি অনেক ভালো অনেক দ্বিগুণ এখানে কষ্ট পাইলে ওখানে আরাম ওখানে যদি কেউ এখানে যদি কেউ শান্তিতে থাকে ওখানে কষ্ট মনে হয় চল্লিশ বছর পঞ্চাশ বছর কত আরামে আছে কিন্তু না না কবরের জগতে যদি কেউ ঠকে ওই ঠকার কোনো জিতা নাই ওখানে যদি কেউ জিতে ওই জিতার কোনো ঠকা নাই ঠিক কিনা ওখানে ঠকতে চাই না জিততে চাই জিততে চাই এ মুসলমান দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মুসিবত দেয় বালা দেয় বান্দাকে কষ্ট দেয় পরীক্ষা করে আল্লাহ দিয়ে খলাকল মাউতাল হায়াতা লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এ মুসলমান দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি বানাইলাম পরীক্ষার জন্য আলমে আউয়াল বারায় ইমতিহা আলমে আউ্বাল বারায় ইমতিহা আলমে সানি জাজায় ইয়া দুনিয়ার জমিনে কাটছে ভালো ইবাদত কাটছে ভালো আমল কে করতে পারে আমি আল্লাহ এই পরীক্ষার জন্য দুনিয়ার জমিনে পাঠালাম মাঝে মাঝে সম্পদ দিয়ে আল্লাহ টেস্ট করে মাঝে মাঝে আবার সম্পদ নিয়ে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে একটা ঘটনা বর্ণনা করেন তিনজন যুবকের কথা তিনজন যুবকের ভিতরে একজন হলো একজন হলো কুষ্ঠ রোগে রোগী আরেকজন হলো টাকওয়ালা আরেকজন হলো অন্ধ কুষ্ঠরোগী যারা তাদের চামড়া ডিস্টার্ব হয় চামড়া ভালো না চামড়ার ভিতরে পছন্দ ধরে তাদেরকে বলে কুষ্ঠরোগী এই কুষ্ঠরোগীটার কাছে আল্লাপাক রব্বুল আলমিন একজন ফিরিস্তাকে মানুষের সুরাতে তার কাছে নিয়ে আসলেন মানুষের সুরাতে আসার পর ফিরিস্তা আবার ডাক দেয়া বলতেছে রে ভাই কি লাগবে কি চাও কি দরকার তোমার এই কুষ্ঠরোগের রুগীর তোমার শরীরের চামড়ার জন্য কি তোমার মায়া লাগে না কুষ্ঠরোগী ডাক দেয়া বলতেছে আল্লাহর গোলাপ আপনি কে আপনার পরিচয় জানি না তবে আপনার কাছে আমার একটা আবদার আমার এই শরীরটার জন্য দোয়া করেন আল্লাহর দরবারে আল্লাহ পাক যেন আমার শরীরের চামড়াটা ভালো করে দেয় এই বান্দা তো জানে না এই লোকটা যে আল্লাহর ফিরিস্তা বান্দাকে যখন বলল বান্দাটা দোয়া করে গায়ের ভিতরে হাত দিয়া সুন্দর করে মুছে দিল আল্লাহর কুদরতে আল্লাহর রহমতে ওই কুষ্ঠরোগীর চামড়াটা নিমিষেই একদম সুন্দর চামড়ায় পরিণত হয়ে গেল আগে ছিল কুষ্ঠরোগী রোগী এখন হয়ে গেল ভালো ভালো হওয়ার পর এখন ডাক দিয়া বলো ভাই আপনার মতো বুজুর্গ মনে হয় দুনিয়ার জমিনে আর কেউ নাই আপনার কাছে আমার আরেকটা আবদার আছে বলে কি আবদার আল্লাহর কাছে একটু দোয়া করে আমার জন্য একটা উটনির ব্যবস্থা করে দেন কথা আছে না খাইতে দিলে বইতে চায় বইতে দিলে শুইতে চায় ঠিক না এরে কোনো মতে মুছা মুছা এরে একটু গাটা ভালো করে দিছে সে বলে ভাই আমার একটা উঠ দেন ছাগল চাইলেও তো হইতো গরু চাইলেও তো হইতো উঠ বাপরে বাপ আমি ছোট লোক না আমি বড় লোক বেটা চামু তো আসমানের চান চামু তোর মতো ফকির নি নাকি আমি দুই তালা বিল্ডিং এর লাগে দোয়া করবো আমি দোয়া করবো হোয়াইট হাউসের জন্য কিন্তু না অল্পতে তুষ্ট থাকা এটাই মুমিনের কাজ কামার একটা উঠনি দেন উঠনি ফেরিস্তা দোয়া করে ডাক দেয়া বলে আল্লাহ এই বান্দাকে গর্ভবতী একটা উঠনি দান করে দাও বান্দা তোমার কাছে চায় বান্দাটা অসহায় হয়ে পড়ে আছে বান্দাকে একটা উটনি যদি দান করো তার জন্য আসান হয়ে যাবে আল্লাহর তরফ থেকে আসমান থেকে একটা গর্ভবতী উটনির ফায়সালা আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে করে দিয়ে দিলেন গায়ের চামড়াও ভালো উটনিও পেল উটনির পেটের ভিতরে বাচ্চা আছে বাচ্চাকে পেয়ে এবার খুশি দুই দিন পরে বাচ্চা হয়ে গেল এবার খায় দায় ফুর্তি করে দুনিয়াটা মস্ত বড় কিছু মানুষ আছে দেখবেন টাকা পাইলেই ভালো হয় আবার কিছু মানুষ আছে টাকা পাইলে খারাপ হয় যারা অল্পতেই পেয়ে যায় তারা খারাপ হয় যারা কষ্ট করে মেহনত করে পায় তারা ভালো হয় তারা বুঝে এটার কত মর্যাদা হে মুসলমান মনে রাখবেন দুনিয়ার জমিনে অল্পতেই পেয়ে জিনিস যেটা পাবেন এটার যদি শুক্রিয়া না করেন ওটা বেশি দিন স্থায়িত্ব হয় না বান্দাটা এবার চলে গেল ফিরিস্তাটা ওই বান্দার কাছে যার নাকি টাক মাথা মাথার ভিতরে চুল নাই এদেরকে কি বলে লাইটের নিচে বসলে ওর চান্দির ভিতরে বাতি জ্বলে টলমল টলমল স্টেডিয়াম ওর মাথায় সব ঢুকে আল্লাহর কোরআন ঢুকে না এই বুদ্ধিজীবী দিয়া কোনো লাভ নাই যেই টাকের ভিতরে দুনিয়া ঢুকে ঘুষ ঢুকে সুদ ঢুকে আল্লাহর কোরআন ঢুকে না ওই বুদ্ধি দিয়া জান্নাত পাওয়া যায় না আমাদের সরকারও চিন্তা করছে এই সবগুলা বুদ্ধিজীবী বলদের লেগে একটা কবরস্থান বানাই ঢাকায় একটা কবর আছে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সব বুদ্ধিজীবী সবগুলা বেইমান এক লগেই থাকতো রাজা অথচ আল্লাহওয়ালাদের কবরের পাশে কবর দিলে তাদের কিছু রহমত কবরে পাওয়া যায় এক বুজুর্গ তার খাদেমকে ডাক দিয়া বলতেছে রে বাবা আমি ইন্তেকাল করলে আমার কবরটা কোনো বুজুর্গের কবরের পাশে দিও কেন হুজুর আল্লাহ জন একটু রহমত করে আপনার নিজের যদি আমল ঠিক না থাকে আল্লাহ আবার কেমনে রহমত করবে তাই বলে হা আচ্ছা তুই আমারে বাতাস করস না বলে জি করতেছি সামনে কয়েকজন বসা কো ভাই আপনারা বাতাস পাননি হ্যাঁ পাই তো আপনি পান হ্যাঁ পাই তুই করস কারে আপনারে হেরা পায় কে তুই বাতাস করস আমারে ওরা পায় কেন কজুর বাতাস করলে তো পাবেই কাই বেটা বাতাস যদি এখানে করলে আশেপাশে আরো জন পেতে পারে আমার আল্লাহর রহমতের বাতাস কি তোর বাতাস বাতাসের কম না বেশি যখন কোন মুমিনের কবরে আল্লাহ রহমতের বাতাস দেয় তখন আশেপাশে কিছু বেইমানদের কবরেও ওই বাতাস কিছুটা হইলেও যায় করবেন সন্তানকে বুদ্ধিজীবী কবর স্থানে যেন আপনার কবর না দেওয়া হয় আপনার কবর যেন কোনো মসজিদের পাশে দেওয়া হয় কবর যেন মসজিদের পাশে দেওয়া হয় অথবা কোনো মাদ্রাসার পাশে দেওয়া হয় কারণ মাদ্রাসার ছেলেরা কোরআন করবে কোরআনের কিছু সোয়াবের বাতাস আপনার কবরের উপর দিয়ে চলে যাবে ঠিকই আছে যে যেমন তার লগে এমন এজন্য সব বুদ্ধিজীবীদেরকে এক সাইড করে দিছে বাবারা তোরা এক লগে থাক মারামারি কাটাকাটি যা কর কবরের ভিতরে কর বুদ্ধিজীবী যতই বুদ্ধি বেচুক লাভ নাই যদি কোরআনের বুদ্ধি এই মাথার ভিতরে না ঢুকে টাকলার কাছে এসে বলে এরে ভাই কি দরকার যার দাঁত নাই হে দাঁতের মর্যাদা বুঝি আমার চুল নাই আমি চুলের মর্যাদা বুঝি ভাই মানসে খালি আমার দেখলে টাক্কু টাক্কু কয় এটা আমার আর ভাল লাগে না আপনি একটু আমার চুল উঠাই দেন এনে বেচারা মাথায় হাত দিয়ে এরকম ডলা একটা দিয়ে দিল আল্লাহর রহমতে মাথার ভিতরে ভরপুর চুল হয়ে গেছে এটা কার পরীক্ষা কার কিছু লাগবো নি একটা গরু যদি দিতেন ভালো হইতো কারণ বুঝছেন তো অভাবের সংসার চলে না এটা গরু দেন বেচারা দোয়া করে আল্লাহ এই লোকটাকে একটা গর্ভবতী গাভী দিয়া দাও দোয়া করতে দেরি আল্লাহর তরফ থেকে গাভী আসতে দেরি হয় সুবাহান আল্লাহ পার হয়ে গেল দুইজন কয়জন এবার বাকি আছে কেডা অন্ধ অন্ধটা বাকি আছে এবার দৌড় মেরে অন্ধর কাছে যায় যা ডাক দেয়া বলে কি দরকার বলে আমার কোনো কিছু দরকার নাই কেন চোখে যে কিচ্ছু দেখো না বলে আমার আল্লাহ যদি চায় আমি এটাতেই সন্তুষ্ট তবে আমার মন চায় দুনিয়ার জমিনে একটু রং কামাশা দেখতে দুনিয়ার জমিনের আসমান দেখতে আমার মন চায় দুনিয়ার জমিনটা একটু ঘুরে ঘুরে দেখব এ ভাইরা আমার ওই বান্দাটা যখন ওই কানা লোকটার চোখের ভিতরে হাত দিয়া দোয়া করে দেয় আল্লাহর হাবিব বলে সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে বান্দার চোখের দৃষ্টি আবার ফিরে পেয়ে যায় তাকায় দেখে আসমান অনেক সুন্দর জমিনটা অনেক সুন্দর পাহাড়টা অনেক সুন্দর যতই দেখে ততই মুগ্ধ হয় আর বলে আলহামদুলিল্লাহ এ মুসলমান আল্লাহর দুনিয়া সুন্দর না সুন্দর দুনিয়ার জিন্দগিতে এমন সুন্দর আসমান জমিন যে দিয়েছেন এ মুসলমান এমন সুন্দর মালিক যে আমাদের আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর অবয়ব দিলেন এই মালিকের মতো ভালো মালিক এই মালিকের মতো সুন্দর আল্লাহ আর আছে নাকি এত সুন্দর দুনিয়া তুমি দিলে আমি এখন দেখতে পাইলাম যুবক ফিরিস্তার ডাক দেয়া বলতেছে ভাই আর কোনো কিছু লাগবে কিনা বলে না কেন বলে আর দরকার নাই মালিকের থেকে সবচেয়ে বড় পাওয়া পাইলাম চক্ষু ছিল না চক্ষু দিলে এখন আমার হাত আছে পাও আছে সব আছে এখন আমি আমার নিজের কামাই সুন্দর করে খেতে পারবো আমার কোনো আফসোস নাই দেখেন মানুষ মুসলমান যারা তারা অল্পতেই বলে আলহামদুলিল্লাহ বেইমান যেগুলো খানেওয়ালা এরা যতই পায় ততই কয় হয় না হয় না হয় না যার কারণে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলে বনি আদমের পেট মাটি ছাড়া কোনো দিন ভরবে না এদের আশা শেষ হয় না আজকে যদি একতলার মালিক হন কালকে মনে হারি আমার পাশের লাখ দুই তালা বানাইছে আমি একতলা এ কেমনে দুই তালা বানা যায় এই পেরেশানিতে শেষ আজকে যদি এক হাজার টাকা পায় কালকে দুই হাজার টাকা পাওয়ার ধান্দা দিনের চাহিদা কোনোদিন শেষ হয় না কিন্তু সেই লোকই কামিয়াব যে অল্প পেয়েও বলে আলহামদুলিল্লাহ ভাইরা আমার কানা লোকটা যখন ভালো হয় ভালো হওয়ার পর ডাক দেয়া বলে আল্লাহ আমার আর কিছু দরকার নাই ফিরিস্তা ডাক দেওয়া বলে একটু কিছু বলো না কি দরকার ছোটখাটো যেহেতু বলতেছেন আপনি ছোটোখাটো একটা ছাগল হইলে আমার যথেষ্ট আর কিচ্ছু লাগবে না আল্লাহ ছোটখাটো ছোটোখাটো একটা ছাগল দেন ওই যুবক দোয়া করে ডাক দেওয়া বলে মালিক ছাগল একটা দিয়া দাও যেই ছাগলের পেটের ভিতরে থাকবে বাচ্চা বাচ্চাওয়ালা ছাগলটাকে যখন দান করে দিল আল্লাহর তরফ থেকে দান হয়ে গেল এই ছাগলটা এবার পাওয়ার পর বহুদিন দীর্ঘদিন ডাকতে বাড়তে রাখতে রাখতে বাড়তে বাড়তে অনেক বেড়ে গেল হঠাৎ করে একদিন মুসাফির একজন সর্বপ্রথম মানুষ যেটা কুষ্ঠরোগী ওই রোগীর কাছে যায় ডাক দেয়া বলে ভাই আমি একজন মুসাফির কিছু টাকা আমাকে দান করা যায় কিনা কে পাঠাইছে দিলাম তো আমি একটু যাও খবর টবর নিয়ে আসো দেখো ও কি কয় একটু দেখে আসো দেখি আল্লাহ যাই ভাই আমার একটু সৎকা দিবেন একটু ফেরতা দিবেন সৎকা জাকাত টাকা খালি জাকাত থাক ধমক দেয় না আল্লাহ খালি জাকাত ফেতরা এই জন্য কোরবানির সময় আসলে দেখবেন সিন্ডিকেট করে চামড়ার দাম কমায় ফেলায় এরা মনে করছে চামড়ার দাম কমাইলে মনে হয় মোল্লারা চলতে পারবে না তোর মতো এই নালায়কের দান দিয়ে মাদ্রাসা চলে না আল্লাহর চলে কোনো মানুষের দানে মাদ্রাসা চলে না যেই মানুষের টাকা হারাম ঘুষ খায় ওই লোকের দান আমাদের দরকার নাই এখন এই বেচারা আপনি কোথেকে আইছেন আমি একজন মুসাফির ভাই মাফ করেন মাফ করেন কিছু মানুষ আছে টাকা চাইলে কে মাফ করেন দান তো করেই না যদিও করে দেখবেন কি করবে জানেন দান করে হইল ওই একশো টাকার নোট সবচেয়ে সিরা যেটা ছিল পকেটের ভিতরে হেঁটে দিব দান মসজিদের ভিতরে এক মাস যাবৎ চালাইতে পারে না এই টাকা অবশেষে কই দিবে কই দিবে আপনাকে এলাকায় মাহফিল আইসা টাকাটা বাইর করার আগের থেকে ক্লিয়ার করে রাখছে মাঝখানে টেপ মারা ভাই নেন তুই এটা এনে দিলি কা তাহলে চালাইতে পারতেছি না যা এটা চালাইলে বলে কেমন কিপটার কিপটা দেখেন পকেটে ভালো ভালো নোট থাকা অবস্থা সে পচা নোটটাই দেয় মাদ্রাসায় পচা নোটটা দেয় মসজিদে এই দান আল্লাহ এক বিন্দু পরিমাণও কবুল করবে না ভালো ভালো সন্তান সুন্দরটা দেয় কলেজে সুন্দর টারা বানায় ডাক্তার সুন্দর টারা বানায় ইঞ্জিনিয়ার আর যেটা ট্যামা টুমা দিক দিয়ে কাল ঢুকে রয়েছে ভিতরে দাঁত একটা বার হইন না এমনি হাঁটে হ্যাঁ তাকায় ঘুমাইলে লোল পরে হেটারে দিছে মাদ্রাসা কি ঠিক না এটা তুই টারে মাদ্রাসায় দিস তুই ভালোটারই না মাদ্রাসায় দিবি যেটা দুষ্টামি করতে করতে বেয়াদবি করতে করতে এলাকায় নাম বানায় লাইছে যে অমুকে শয়তান এটারে দিছে মাদ্রাসায় বাপ মা সহ্য করতে পারে না কদূর এটা লীলা বোর্ডিংয়ে দাও হুজুররা সোজা করে লাগবে এটারও দিছে খারাপ খারে মাদ্রাসা দিয়ে এখন বলতেছে মাদ্রাসার ফুলা ভাই নিয়ে তো যাওরা কি বলে না আচ্ছা তুই ভালোটা দিলি নাকি মাদ্রাসায় দিবা হুজুরের মতো সুন্দর একটা রে টকটকা মাদ্রাসায় দিবেন আমার মতো চামড়া সাদাওয়ালা একটা রে এই কালোটা দিচ্ছেন কে মাদ্রাসায় মাদ্রাসায় খারাপ টাকা দেন কেন মাদ্রাসায় যেটা দেওয়া লাগবে সবচেয়ে ভালো জিনিস যেটা ওইটারও দিবেন মাদ্রাসায় সবচেয়ে ভালো নোট যেটা ওইটারে দিবেন মাদ্রাসায় দান করবেন বাসের ভিতরে উঠলে এবার খারাপ নোটটা দেয় হেল্পাররে কেন চকচকা নোটটা হেল্পাররে দেন কারণ আল্লাপাক মুমিনের কলব দেখে অনেক সময় বান্দা একটা খেজুর দান করেও অহুত পাহাড়ের সব পেয়ে যাবে আবার অনেক সময় অহুত পাহাড়ের সমান দান করেও একটা খেজুরের সবও পাবে এটা হলো নিয়তের ব্যাপার আপনি নিয়ত করে দান করেন ভালো হোক খারাপ হোক অল্প হোক বেশি হোক কোনো প্রবলেম নাই আল্লাহ বলবে তুই দিতে দেরি আমি আসমানে গ্রহণ করতে দেরি না এখন এই বেচারার কাছে এসে বলে ভাই কিছু দেন একা ভাই মাফ করেন এটা দেন না ভাই কিছু ভিক্ষুক আছে দেখবেন যাই না সেদিন এক ভিক্ষুকরে টাকা দিলাম একা হুজুর একটু খামো কিছু দেন নাও দশ টাকা দশ টাকা দিলেন হুজুর আমি কি কি দিব তোমারে পরে পঞ্চাশ টাকা দিলাম হে পঞ্চাশ টাকা নিয়েও হয় খুশি না পঞ্চাশ টাকা দিয়ে কি যুগে খাও নয় আমি কে ভাই আমি কোনো ধনীরে ভিক্ষা দিই না ভাই দেন আমার টাকা দেন আমারও ভিক্ষা দেন আপনি তো চিন্তা করেন তারা পঞ্চাশ টাকা দিছি ফের ফের বড় না কিছু মানুষ আছে এরকম আর কি এটা তো আল্লাহর তরফ থেকে ফিরিস্তা এটা তো পরীক্ষার জন্য আসছে আমি আপনি দেন না ভাই এমন করেন কে রোগী ডাক দেয়া বলতেছে এ ভাই সময় নাই ব্যবসা বাণিজ্য মন্দা মেহরবানি করে মাফ করো চলে যাও টাকা নাই পয়সা নাই আল্লাহ রাস্তায় দান করার মতো সামর্থ্যও নাই ওই ফিরিস্তা ডাক দেয়া বলে রে ভাই চিনা চিনা মনে হয় তোমাকে কোন জায়গায় যেন দেখলাম কই দেখছেন আপনি আমার এমনি চিন্তা করে কয় আপনি কি কুষ্ঠ রোগী ছিলেন কি বলে রে আমার ইজ্জতে হাত দিছে এটা আমি বলে কষ্ট হয়ে গেছিলাম আমি আমার দাদার থেকে সৌন্দর্য পাইছি বাবার থেকে সৌন্দর্য পাইছি তুই মানে কষ্ট রোগী বানাই দিলি ভাগ এখান থেকে ডাক চিল্লা চিল্লি কর তুই কুষ্ঠ আমি কোনো কুষ্ঠ রোগী ছিলাম না কাল্লা এই বেচারা যদি মিথ্যা কথা বলে যেমন ছিল তেমন বানায় দা মাতবরি সব জায়গায় চলে না মানে ভয় পেয়ে গেছে কিরে দোয়াটা করলো কি এটা হে নিজে তো জানে যে সে আগে কি ছিল যতই দাপট দেখাক সে তো সোর এটা তো সে নিজেও জানে ঠিক না হেরে ভাই ভাই ভাই কি দোয়া করতেছো কাল আমার কোনো দোষ নাই ভাই তুমি যদি গরিব আগে এরকম না থাকো তা আমি দোয়া করতেছি যদি এরকম নাই থাকো তাহলে তো থাকলেই আর যদি থেকে থাকো আগের মতো তাহলে আল্লাহ যেন তোমার আগের মতোই বানায় দেয় দোয়া করতে দেরি তাকায় দেখে একটা একটা করে গরু উঠ সব চলে যাইতেছে বাড়ি আবার আগের মতো চামড়ার দিকে তাকায় দেখে চামড়া আবার আগের মতো পছন্দ হয়ে গেছে কুদরতের মালিককে জোরে বলেন কদরে কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল ভাইরা আমার দুনিয়ার জমিনে কখন বান্দা যদিও আল্লাহর সঙ্গে ফুরমানি করে বেইমানি করে আল্লাহ পাক বলে মা কানা রব্বুকা নাসিয়া এ পয়গম্বর আমি আল্লাহ বান্দাকে ছাড় দেই মাগার ছেড়ে দেই না ওই যে চায়নার ভিতরে মুসলমানদের উপরে নির্যাতন করে যেই সমস্ত চায়নার বৌদ্ধরা আল্লাহর দিনকে পরিবর্তন করতে চাইলো আল্লাহ বলে আমার দিনকে পরিবর্তন করে চাইছ বাটপারি সবার লগে চলে আমি আল্লাহর লগে চলে না এমন ভাইরাস ঢুকায় দিছে এখন পলানোরও জায়গা না এমন ভাইরাস দিছে এখন মর ইচ্ছা মতো পর্দার বিরোধিতা কম করে নাই তারা আল্লাহ কেন তোর বাপ দাদা সদ্য গোষ্ঠী পর্দা করতে বাধ্য যা পলাথিনের পর্দার ভিতরে ঢুকে গেছে শরীরের একটা জিনিসও খোলা থাকে না সব বন্ধ মর ইচ্ছা মতো আমরাও দোয়া করি আরো মর তোরা আরও মর মুসলমানদেরকে কম মারে নাই অবাক হবেন চায়নার ইউ ঘুরে একটা মুসলমানকেও এ পর্যন্ত এই করোনা ভাইরাস আক্রান্ত করে নাই যত করছে সব ইহুদি নাসারাগুলারে করছে কারিশমা কার জোরে বলেন শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ স্নেহে বেড়ে উঠি তোমার অবদান বন্ধু হয়ে ভালোবাসা বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগত তোমার তো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় তার কি আর থাকতে পারে তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয় তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় কে কষ্ট হয় এবার দুই নাম্বার মানুষ কে ছিল বলেন তো জোরে বলেন টাক্কু কে ছিল টাক্কুর কাছে যায় দেখে গরুর অভাব নাই দুধ দেয় বালতিতে বালতিতে বালতিতে বালতিতে দুধ গরু সব জায়গায় ভরপুর যায় ডাক দিয়ে বলো ও ভাই আল্লাহর অস্তায় আমার কিছু সৎকা দাও আমি একজন মুসাফির আমি গিরি করতে করতে সব কিছু শেষ হয়ে গেছে কিছু জিনিস যদি আমারে তুমি দাও তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। টাক্কু ডাক দিয়া বলে এর মিয়া এই সময় একটা পাইলেন না সময় এই সময় কেউ ভিক্ষা করতে আসে হ্যাঁ আপনারা কাম কাজের আগা মাথা বুঝেন না জানে এখান থেকে ফেরেস্তা ডাক দিয়া বলে ভাই একটু দেন না দিলেই চলে যাই না না ভাই সময় ব্যবসা বাণিজ্য মন্দারে ভাই মাফ করেন মাফ করেন ফেরিস্তা ডাক দেওয়া বলে তোমরা তো চিনি চিনি মনে হয় কিসের চিনেন কেমনে চিনেন পাগলের মতো কথাবার্তা আমরা বলে চিনে চিনি চিনি মনে হয় কেমনে চিনেন বলে আপনি কি আগে টাক্কু ছিলেন না রে কি বলে এটা আমার বাপের চুল বেটা বাপরি ছিল বেটা জানোস তুই কোথায় হ্যাঁ আল্লাহ এই বান্দাটা যেই কথাটা অস্বীকার করে কথাটা যদি সত্য হয় তাহলে তো যেমন আছে এমন থাক আর যদি মিথ্যা হয় আগে যেমন টাক্কু ছিল এখনো টাক্কু বানায়া দাও দোয়া হয়ে গেছে এবার ডাক দিয়া বলতেছে আল্লাহ যেমন ছিল তেমন বানায়া দাও টাক্কু ডাক দিয়ে বলে ভাই ভাই দোয়া করেন না দোয়া করেন না দিতেছি কটা গরু লাগবো গুরু দরকার নেই আপনার গরু নিয়ে আপনার থাকেন আপনার বড় লোক তাকে দেখে একটা গরু নাই আগে যেমন ছিল তেমন হয়ে গেছে এ মুসলমান নবীর উম্মত বাকি আছে অন্ধ ইন্না এ ভাইরা আমার অন্ধর কাছে যায় যখন ডাক দিয়া বলে অন্ধ ভাই আল্লাহর রাস্তায় আমরা কিছু দান করো করো অন্ধ ডাক বলে আপনি কোথেকে আসছেন বলে আমি একজন মুসাফির আচ্ছা মুসাফির মানুষ তো বাহিরে দাঁড়ায় কথা কি আগে ঘরে আসেন কিছু নাস্তা পানি করেন তারপরে দিমুনে যা লয় জোরে কয় পার্থক্য আছে না নাই টাক্কু কয় তোর চিনি না এটাও কয় চিনি না সব বলে আগের থেকে পাইছে অন্ধ বলে আরে ভাই আগে ঘরে ঢুকেন খান তারপরে নেন মুসাফির মানুষ ঘরের ভিতরে ঢুকলো ঢুকার পর অন্ধ ডাক দিয়া বলে ভাই আমার সফলতার গল্প বড় দামি গল্প দেখবেন যারা নাকি কষ্ট করে বড় লোক হয় তারা কিন্তু সফলতার গল্প বলতে পছন্দ করে ঠিক কিনা জোরে বলেন আমি ছিলাম ওরকম বেটা আমি আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় এখন আলহামদুলিল্লাহ বড় লোক হয়েছি আমার কোনো টেনশন নাই যত লাগে আপনি তত নিবেন কোনো সমস্যা নেই তবে গল্পটা শুনেন আচ্ছা কি গল্প আমি ছিলাম একজন কানা মানুষ মানে কয় কি হ্যাঁ আপনি কানা ছিলেন বলে হ্যাঁ চোখ হইল কেমনে এটাই তো গল্প একজন মানুষ আমার কাছে আসছে আসার পর ডাক দেয়া বলতেছে ও ভাই কি দরকার আমি তারে বললাম আমার দু চক্ষু নাই চক্ষু দিতে বলেন আল্লাহ যেন আমার চক্ষু দিয়া দেয় ওই বান্দাটা দোয়া করলো কেমন বড় বুজুর্গ মানুষ দোয়ার সাথে সাথে আল্লাহ আমার চক্ষু দিয়া দিছে তাই না কি বলে হা ব্যাপারটা যেন মামার বাড়ির গল্প মায়ের কাছে বলা ঠিক কিনা জোরে বলেন ফেরেস্তা ডাক দেয়া বলতেছে তারপরে কি তারপরে সে দোয়া করলো আল্লাহ একটা ছাগল দিয়ে দিল আমার ছাগলের মধ্যে বাচ্চাও একটা সুবহান আল্লাহ আমি একটা ছাগল থেকে একটা একটা থেকে একটা একটা থেকে একটা করে করে করে করে এই যা দেখতেছেন সব কোনো কিছু আমার না সব হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আকালতা দুনিয়ার জমিনে যা কিছু দেখেন কোনো কিছু আপনার না আপনার কোন জিনিস বলে একটা জিনিস যেই জিনিস আপনি খান যেই জিনিস আপনি পড়েন যেই জিনিস আপনি বাচ্চা মাদ্রাসায় দান করেন যেই জিনিস আপনি খান আর ফালায় দেন যেই জিনিস আপনি পড়েন আর পুরান হয়ে যায় আর যেই জিনিস মসজিদ মাদ্রাসায় দান করেন তিনটা জিনিস ছাড়া কোনো কিচ্ছু আপনার না সব হলো কা সব আল্লাহ আপনি এতটুকু বলতে পারবেন আমি এলাকার চেয়ারম্যান এলাকা আমার আমি এই বাড়ির মালিক বাড়ি আমার আমি এই দেশের প্রধানমন্ত্রী দেশ আমার কিন্তু এটা তো বলতে পারবেন না সমগ্র বিশ্ব আমার পারবেন আল্লাহ বলতে পারবে লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার রাজত্ব কার বলে আল্লাহ বলেন কার কানা লোকটা এবার ডাক দেয়া বলতেছে রে ভাই যা কিছু লাগবে নিয়ে যান আমার কোনো আপত্তি নাই লোকটা ডাক দিয়ে বলো ভাই দরকার নাই কোনো কিছু নেওয়ার দরকার নাই আমি আল্লাহর তরফ থেকে পাঠানো একজন ফিরিস্তা বললেনটা কি আপনি বলে হা হ্যাঁ। তুমি এতক্ষণ যে গল্প করতেছিলে যার ব্যাপারে বলছিল আমি সে আল্লাহ এটা কি হইলো বলে হ্যাঁ এটাই আল্লাহর তরফ থেকে পরীক্ষার জন্য আমি আসছিলাম ওগুলারও দিছিলাম সম্পদ কিন্তু ধরে রাখতে পারে নাই অত ইজ্জু মান্তাসা অত দিল্লু মান্তাসা বিয়াদিকাল খাইর এ আপনারা ক্ষমতা দেনেওয়ালাকে লাথি দিয়া নামানোর মালিককে সম্পদ দিয়া আপনাকে পরীক্ষা করার মালিককে সম্পদ সিনায় নেওয়ার মালিককে সুতরাং বেটাগিরি দেখেন না আপনি যার জিনিস নিয়ে বেটাগিরি দেখেন সেটা তো আপনার না সেটা তো আমার আল্লাহ বাইরা আমার এই জন্য দুনিয়ার জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আলা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার দুনিয়ার জমিনে আমি সাময়িক কষ্ট বান্দাকে দেই কেন বান্দাকে সাময়িক কষ্ট দিয়া বান্দার আখেরাতের কষ্টটা মাফ করে দেই দুনিয়ার জিন্দগির আরা আখেরাতের কষ্টের চাইতে অনেক অনেক দ্বিগুণ ছোট যতই আরাম মনে করেন আখেরাতের কষ্টের কাছে কোনো কিছুই না এই জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগবে একটা দোয়া রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতে হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া দাও খালি দিন দুনিয়া নিয়ে চল মানে দুনিয়া নিয়ে চলে থাকলেও পরে থাকলেও চলবে না আবার আখেরাত নিয়ে পরে থাকলেও চলবে না দুটোই দরকার আজকে আমাদের আখেরাত নিয়ে দৌড়াইতে দৌড়াইতে আখেরাতও শেষ পাই না তেমন দুনিয়াও পাই না অথচ বড় বড় যা কিছু দেখেন সব ইহুদি আর খ্রিস্টানদের মেল বলেন কারখানা বলেন একটা ঘড়ি কিনতে যাবেন এটাও ইহুদিদের একটা সাবান কিনতে যাবেন এটা ইহুদিদের কাপড় কিনতে যাবেন এটা ইহুদিদের মোবাইল কিনতে যাবেন সেটাও ইহুদিদের ইহুদিরা আপনার আমার পকেটের টাকা নিয়ে আপনার আমার ভাই বোনদেরকেই হত্যা করতেছে আমার কি আছে আপনার কি আছে না আছে ক্ষমতা না আছে টাকা না আছে ইমান না আছে আমল এই কারণে আমাদের অস্ত্র দরকার আমাদের সম্পদ দরকার আমাদের ক্ষমতা দরকার আজকে যদি আমাদের কাছে ক্ষমতা থাকতো কোন ইহুদি আর খ্রিস্টানেরা আমাদের উপরে কথা বলার সাহস পেত না ভাইরা আমার আমরা গোলামি করি আল্লাহ আল্লাহর দুনিয়াতে গোলামি চলবে আল্লাহর আল্লাহর গোলামদের উপরে কেউ কথা বলার কোনো সাহস নাই সাময়িক কষ্ট আসবে সাময়িক বাধা আসবে সাময়িক আঘাত আসবে কিন্তু এই আঘাতটা সাময়িক হলেও চিরস্থায়ী শান্তি আখেরাতে আছে না নাই এই জন্য দুনিয়ার জমিনে কষ্ট আসলেও শান্তি অশান্তি আসলেও মুসিবত আসলেও আল্লাহকে বলবো আল্লাহ অসুস্থতা এটাও একটা তোমার নামত সুস্থতা এটাও একটা তোমার নেয়ামত যেহেতু দুটাই তোমার নেয়ামত তুমি অসুস্থতার নেয়ামতটা নিয়া সুস্থতার নেয়ামতটা আমাকে দিয়া দাও দোয়া করবেন এইভাবে সচ্ছলতাও যেহেতু নেয়ামত অসচ্ছলতাও যেহেতু নেয়ামত তুমি সচ্ছলতার নেয়ামতটা দিয়া অসচ্ছলতার নেয়ামতটা নিয়ে যাও আমরা দুর্বল আমরা সহ্য করতে পারি না এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি না বাধা আসুক বিপত্তি আসুক আঘাত আসুক যে যেখানে থাকেন আজকে গোটা বিশ্বের যেই পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনাদেরকে অবশ্যই দরকার আছে না নাই ইহুদিরা যে দিল্লিতে মারতেছে যারা দিল্লিতে যারা মারতেছে মুসলমানদেরকে দেখেন পরিস্থিতি ঘোলাটে করতে যাবে তৃতীয় পক্ষের লোক কিভাবে জানেন এই ঘোলাটের পরিস্থিতিতে আমার বাংলাদেশে কিছু তৃতীয় পক্ষের স্বার্থবাজি থাকতে পারে যারা বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার করবে ওই কারণে মনে রাখবেন বাংলাদেশের হিন্দুরা দোষ করে নাই দোষ করেছে ওই সরকার এই জন্য ওই সরকারের জোর ইস্যু ধরে বাংলার হিন্দুদেরকে গালি দেওয়া যাবে না বরং ভারতের হিন্দুরাও তার উপরে খেপা বলবো কি আর এই কারণে আমরা তাকে আমরা দেখতে চাই না আমরা তার বিরোধিতা করব। আমাদের তার সঙ্গে বিরোধিতা আমাদের এই দেশে হিন্দুরা থাকবে খ্রিস্টানরা থাকবে নাসারারা থাকবে আমাদের কোনো আপত্তি নাই তবে হিন্দুরা থাকুক নাসারারা থাকুক এই দেশে থেকে যদি আমাদের বিরুদ্ধে কেউ কথা বলে তখন আমরা সহ্য করব না